পদ্মা সেতুকে ঘিরে বিভিন্ন রকম রেকর্ড হয়ে গেছে আঙ্কেল ঘুমায় আছে মানে ঘুমায় আঙ্কেল আই থিঙ্ক একটা স্বপ্নে ডুবে গেছে একদম ইতিহাস গড়া প্রথম টিকটকার চিকি চিকি বয়েস চিকি চিকি বা পুলিশ দাঁড়ানো যেতেছে কি পুলিশ দাঁড়ানো যেতেছে সেই আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশের সবাই যে যে কর্নারই থাকুক না কেন এমনি পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষজন কিন্তু অলরেডি জেনে গেছে পদ্মা সেতু হয়ে গেছে এটা নিয়ে কিন্তু অনেক অনেক রকম সমালোচনা করছিল হওয়ার আগে যখন কাজ চলতেছিল তখনও but finally it's complete but এই পদ্মা সেতুকে ঘিরে বিভিন্ন রকম আয়োজন ছিল মানে যারা নদীর ওপার এপার থাকেন ফেরি পারাপারের বিশাল গ্যাঞ্জাম ফাইনালি কিন্তু অমিট হয়ে গেছে চাইলে আগে যেখানে আট ঘন্টা লাগতো সেখানে এবারে যে তিন থেকে চার ঘন্টার ভিতরেই যাত্রা করা যাচ্ছে সো আমার মনে হয় biggest congratulations to those people যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলেন ফাইনালি আপনাদের ঢাকা যাওয়া আসাটা এবং অন্যান্য জায়গায় যাওয়া আসাটা খুব ইজি হয়ে যাবে বাট এই পদ্মা সেতুকে ঘিরে বিভিন্ন রকম রেকর্ড হয়ে গেছে আপনারা হয়তো বেশ কয়েকটা নিউজ অলরেডি জানেনও তারপরও আজকে আমরা একসাথে কয়েকটা পদ্মা সেতুর রিমার্কেবল রেকর্ড দেখব যেটা উদ্বোধনীর পরপরই ঘটেছে এবং সবাই আমার মনে হয় কম বেশি এগুলো খুবই এনজয় করছেন বেশ কিছু দুঃখজনক ঘটনাও হয়েছে বিশেষ এক্সাইটিং ঘটনাও হয়েছে তো চলুন একটা কম্পাইলেশন আমরা একসাথে এনজয় করি আপনারা যদি পেজে এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না let start five four three two one আগামী বিশেষ পরীক্ষায় কী কী আসতে পারে এমন কিছু কমন প্রশ্ন সো পদ্মা সেতুতে আমরা জানি চলাচল করা প্রথম বাস হচ্ছে গ্রিন লাইন ওকে এটা জেনে গেলেন আপনারা পদ্মা সেতুতে প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যে ওয়েল আমাদের এক বড় ভাই এটা আই থিঙ্ক অ্যাচিভ করছেন ছবিতে আপনি তাকে দেখতেও পাচ্ছেন পদ্মা সেতু পার হওয়া প্রথম lady biker Rubayat Ruba okay আপা আই থিঙ্ক লেডি বাইকার হিসেবে প্রথম পদ্মা সেতু পার হয়েছেন পদ্মা সেতু পার হওয়াকালীন সময়ে বাসে ঘুমানোর প্রথম ব্যক্তি ওকে মানে পদ্মা সেতু যতগুলো বাস ছাড়ছে এর মধ্যে যে প্রথম বাস সেই বাসে যে বেটা সবার আগে ঘুমাইছেন অথবা যে কটা বাস গেছে তার মধ্যে সবার আগে যে ঘুমাইছেন যাত্রী তার ছবি আপনারা দেখতে পারতেছেন আঙ্কেল ঘুমায় আছে মানে ঘুমে আঙ্কেল আই থিঙ্ক একটা স্বপ্নে ডুবে গেছে একদম মানে পদ্মা সেতুর মধ্যে আরাম জার্নি ওকে নেক্সট হচ্ছে ইতিহাস গড়া প্রথম টিকটকার ওকে এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন পদ্মা সেতুতে প্রথম হয়তো উনি টিকটক করছেন পদ্মা সেতুতে হিসু করা প্রথম ব্যক্তি ওয়েল এই ছবিটা আমার মনে হয় গত ছয় থেকে আট ঘন্টা মানে প্রচুর পরিমাণে মানুষ নিউজ ফিডে শেয়ার করছে আই থিঙ্ক মূত্র বিসর্জন করা এই ব্যক্তি না আরও কয়েকজনও করছে বাট তার হয়তো ছবি তোলা ব্যক্তিদের মধ্যে হি ইজ দ্য ফার্স্ট সেতুতে মুততেছে আপনার কী মতামত আপনারা একটু কমেন্টে জানাইতে পারেন মানে ওনাকে হিসু করতে দেখে আপনার কেমন লাগতেছে <laughs> মানে ওকে ইটস ন্যাচারাল প্রকৃতির ডাক আসতেই পারে আপনি যাবেন ওয়াশরুম আসি আছে বাট চলাকালীন সময় সেতু যেহেতু অনেক বড় ভাই বোনের সাইডে আর কি চাইপে একটু করে ফেলছে আর কি আই থিঙ্ক এটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং যাতে চেষ্টা করি আর কি যতটা পারা যায় সেতুটাকে পরিচ্ছন্ন রাখার এটা হচ্ছে আমাকে খুলনায় চিকি বয়েজরা তারা কি করছে একটু দেখি খুলনা থেকে এরা এসছেন দশ থেকে বারো হাজার টাকা খরচ করে পদ্মা সেতুতে উপভোগ করতে দশ থেকে বারো হাজার টাকা এত টাকা দিয়ে এরা খুলনা থেকে এসছে একদিকে পদ্মা সড়ক সেতুতে যান চলাচল করছে ওরে বাবা ডিজে খুলনা থেকে এরা এসছেন দশ থেকে বারো হাজার টাকা খরচ করে এই পদ্মা সেতুতে চিকি বয়স করতে চিকি বয়স এরা খুলনা থেকে এসছে একদিকে সড়ক সেতুতে যান চলাচল করছে আই থিঙ্ক ডিজে অন্তু মানে সামহাও এখানে একটা গান বাজাচ্ছে এবং চিকি বয়েজরা নাচতেছে চিকি চিকি বয়েজ চিকি চিকি কমেন্ট সেকশনে চিকি চিকি বয়েজদের জন্য একটা মানে কমেন্ট হয়ে যাবে গাইজ চিকি চিকি বয়েজরা পদ্মা সেতুর মাঝামাঝি এসে বারো হাজার টাকা খরচ করে চিকি চিকি ড্যান্স করতেছে with DJ Antu I think Padma সেতুতে প্রথম ডান্স করা ব্যক্তিরা যারা ছিল এটা তারাই ওকে গুড নাইট রানিং ও পুলিশ ধাওয়া দিচ্ছে মনে হচ্ছে পদ্মা সেতুতে মনে হয় ওনারা দাঁড়ায় ছিলেন আর কি রিল্যাক্সে অথবা ম্যারাথন প্র্যাকটিস হচ্ছে দুটো যে কোনো একটা হবে সেতুতে আই থিঙ্ক ওনাদেরকে ধরা হয়েছে পুলিশ দাঁড়ানো গেছে পুলিশ দাঁড়ানো গেছে সেই সেই দাঁড়ানো গেছে বাট দেন এগেন আরেকটা স্যাড নিউজ হচ্ছে পদ্মা সেতুতে মানে এক্সাইটমেন্ট বশত মনে হয় লাইভ করতে গিয়েছিলেন দুজন এদের মধ্যে একজনের ভিডিও ফুটেজ আমি মনে হয় ফেসবুকে দেখছিলাম সেটা নিয়ে একটা রিপোর্ট ভিডিও আছে আমি সেটাও দেখি মোটরসাইকেল দুর্ঘটনা এটা তো দুজন মারাত্মক আহত হয়েছে ওটা আর দুজন নিহত হয়েছে কোনটা ট্রু নিউজ বুঝতেছি না রাতে ঘটে যাওয়া দুর্ঘটনা এটাকে এক্স্যাক্টলি কি বলে জানি না হয়তো বাইকার ভাইরা ভালো বলতে পারবেন যে মানে স্পিড লিমিট থেকে অতিরিক্ত স্পিডে বেশি চালানো নাই না এটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে হাইওয়েতে বা আপনার এরকম পদ্মা সেতুর মতো একটা জায়গাতে নিজের নিয়ন্ত্রণ করাটা অনেক প্রয়োজন অনেক সময় এক্সাইটমেন্টে বাইকার ভাইরা এরকম করেন উইচ ইজ নট গুড মানে আমার মতে এটা ঠিক না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখেন দুজন নিহত হয়েছেন পদ্মা সেতুতে প্রথম মৃত্যু সেটাও হয়ে গেছে আমি এটা বলতে এতটা হ্যাপি ফিল করতেছি না অ্যাকচুয়ালি কারণ this is not a good thing আপনি চালাবেন গাড়ি বা আপনি বাইক চালাবেন এটা আপনি ড্রাইভ করবেন সমস্যা নাই এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি যাবেন এক্সাইটেডও থাকবেন বা সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স প্রয়োজন accident is not a good thing মানে আমি বলবো যারা দেখতেছেন আপনারা আপনাদের মন্তব্যটা জানাতে পারেন মানে এইসব ব্যাপার নিয়ে আপনারা কীরকম ফিল করেন কতটুকু লিমিটে চালানো উচিত কতটুকু সেফ থাকা উচিত এই জিনিসগুলো পুরোপুরি নিজের হাতে বাট দেন এগেন এসব ঘটনা আসলে মানুষকে কষ্ট দেয় আরেকটা ইয়ে আপনারা জানেন যে পদ্মা সেতুতে একজন নাট খুলে ফেলছিল ভিডিওটা আমি আর প্লে করতেছি না বাট দেন এগেন যিনি এটা করছেন তার জন্য আসলে অনেকে অনেকেই মানে পুরোপুরি ওনাকে পচায় ফেলছে নেগেটিভলি অনেক কমেন্ট টমেন্ট করে খারাপ অবস্থায় এবং ওনাকে গ্রেফতারও করা হয়েছে শুনলাম I think A K M Wahiduzzaman ভাইও এটা একটা পোস্ট লিখছিলেন যে কেউ একজন একটা ভুল বের করলে বিদেশি কোম্পানিতে বা বিদেশি বাইরে দেশের বাইরে যে কিছু জায়গা আছে সেখানে কিন্তু তারা ভুল বের করলে বা কোনো একটা ত্রুটি মানুষের সামনে নিয়ে আসলে তাদের কিন্তু পুরস্কৃত করা হয় কারণ তারা একটা বেশ বড় একটা প্রজেক্ট থেকে একটা মিস্টেক খুঁজে বের করছে দেন এখানে আপনি একটু ভেবে দেখেন যারা এই বাংলাদেশে কাজটা করলো মেবি দুষ্টামি ছলে হোক বা যাই হোক সে কিন্তু একটা মিস্টেক বের করে নিয়ে আসছে পদ্মা সেতু বানাইতে অনেক পরিশ্রম করেছে অনেকগুলো মানুষ ইনভলভ ছিল ভুল হইতেই পারে বাট সেটা মিস্টেকটা বের করার জন্য উপর যে আইনি আশ্রয় নেওয়া হলো ওনাকে গ্রেপ্তার করা হলো সন আপনারা এই জিনিসটা কী দৃষ্টিকোণ থেকে দেখেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুব জানার ইচ্ছা যে আপনাদের দৃষ্টিকোণে কাজটা কি উনি রাইট করলো এবং ওনার জন্য যেই মানে প্রসিজার নেওয়া হলো আইনি ব্যবস্থা নেওয়া হলো সেটাও কি রাইট হলো কি না মানে এটা নিয়ে আপনারা একটু আপনাদের মন্তব্যটা জানাবেন I really love to know আপনারা এই ব্যাপারটা নিয়ে কী থিঙ্ক করতেছেন যেহেতু ব্যাক টু ব্যাক আপনার অলরেডি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো পদ্মা মোটর মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করেছে বাট আই হোপ এটা আবার তুলে নেওয়া হবে বাইকার ভাইরা অনেকেই আপসেট হয়ে আছেন এই নিউজ শোনার পর বাট আমার মনে হয় এটা খুব দ্রুত একটা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে আই অলসো পার্সোনালি ফিল এটা হোক না হলে অনেকেই আসলে এটা দেখার পর চেতে গেছেন মহাসড়কেও বিভিন্ন জায়গায় মানে যারা বাইকার ভাইরা আছেন খুব চিন্তিত আই থিঙ্ক এটা দেখার পর বাট আই হোপ এটা ভালো হয়ে যাবে এটা একটা সুস্থ ব্যালেন্স আসবে ঠিক হয়ে যাবে তো চলেন আমি আর আপনি মিলে একটু রিক্যাপ করি পদ্মা সেতু নিয়ে যেসব রেকর্ড হয়েছে সেটার একটা কমপ্লিট লিস্ট শুরুতেই সকাল সাড়ে আটটায় পদ্মা সেতুর উপর তিন কিলোমিটার ট্রাফিক কনজেশন হয়েছে খালি হাতে পদ্মা সেতুর নাট খুলে ফেলা বাইজিদ নামের এক যুবককে আবার গ্রেপ্তারও করা হয়েছে যেটা নিয়ে আমরা বললাম বিকেলে আরও এক যুবকের খালি হাতে পদ্মা সেতুর নাট খুলে ফেলার ভিডিও ওকে আরেকজন এই কাজটা করছেন পদ্মা সেতুতে প্রথম মূত্র বিসর্জনকারী ছবি ওকে ওটা আমরাও দেখতে পাইছি পদ্মা সেতুতে ঐতিহ্যবাহী এনা বাসের প্রথম ওভারটেক চালার ওভারটেক করে এটার একটা হ্যাবিট হয়ে গেছে এখন তাদের সোনালি শাড়ি পরা আন্টি সেতুতে দাঁড়িয়ে তুমি ছুঁয়ে দিলে হায় গানের সাথে টিকটক ধারণ আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না সাদা শাড়ি পর আন্টির পদ্মা সেতুতে শুয়ে ফটো সেশন এবং দৌড়ঝাঁপ করে টিকটক ভিডিও নির্মাণ এটাও আজকে বেশ আলোচিত একটা পয়েন্ট ছিল দুপুরবেলা বিআরটিসি বাসের ধাক্কায় ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার দুটো ব্যারিয়ার অলরেডি এটা নিয়ে বাঙালিরা খুব আই থিঙ্ক শোরগোল করতেছে এটাও নোন একটা ফ্যাক্ট আই গেছে এখন সাত মিনিটে সেতু পারাবার সম্ভব হওয়া সত্ত্বেও সেতুর উপর বাইক থামিয়ে জামায়াত সহকারে মাগরিবের নামাজ আদায় এটা তাদের ইন্টেনশন বলে দিবে মানে আসলে নামাজ পড়ার যে ব্যাপারটা সেতুতে এটা নিয়ে অলরেডি কয়েকটা ছবি আমি দেখছিলাম এটা তারা কি মাইন্ডে বা কি নিয়তে করছে এটা আল্লাহ আলো জানেন সেটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে যাব না কারণ নিয়তটাই আসল এটা যদি শো অফের জন্য হয় তাহলে এটা তারাই এটার জন্য দিতে করবে মানে আসলে ওনারা পড়তেছিল ওনারা কাউকে বিরক্ত করেনি ওনারা নিজেদের মতো নামাজ পড়তেছে দেরি হয়ে যাবে দেখে কেউ যদি ছবি তুলে আপলোড করে সেখানে আবার তাদেরকে নিয়ে আসলে আমাদের কিছু বলা ঠিক না আবার তারপরও আপনারা জানাবেন আপনাদের মন্তব্যটা মানে আপনাদেরকে আসলেই মনে হয় এটা শো অফ মনে হয়েছে না কি না এটা আসলে জেনুইন কিছু একটা ছিল তাদের কোনো দোষ নাই কি না এটা নিয়ে আপনারা আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন রাতের বেলা পদ্মা সেতুতে প্রথম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দুজন নিহত এটাও আমরা জানলাম পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ওইটা আই হোপ কয়েকদিন পর আবার যখন সব কিছু স্টেবলভাবে উঠায় দেওয়া হবে মোটামুটি এই কয়টা বিষয় তো আপনারা জানলেন পদ্মা সেতু আর কয়েকটা মাসের মধ্যে আমাদের সবার জন্য আসলে অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে এবং এটা অলরেডি যে পরিমাণ টোল কালেকশন শুরু করছে তাতে খুব শীঘ্রই ধরে নেওয়া যায় যে মেকিং কস্টটা উঠে আসবে একটা সময় হয়তো এই ব্রিজটাই টোল ফ্রি হয়ে যাবে এটা আমি এক্সপেক্ট করি আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে ভিডিওটা তারাও এই ব্যাপারে কী চিন্তা করেন সেটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন পদ্মা সেতু নিয়ে অলরেডি অনেক রেকর্ড হয়ে গেছে ঠিক আমরা হয়তো পজিটিভ জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করব নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব পদ্মা সেতু নিয়ে যারা যেরকম চিন্তাভাবনা করেন কার লাইফে কতটুকু ইম্প্রুভ হয়েছে মানে আমি যতটুকু জানি এটা প্রত্যেকের লাইফে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতেছে আমার মনে হয় যারা স্টুডেন্ট আছেন খুলনায় বা অন্য জায়গায় পড়াশোনা করেন দূরে তাদের যাতায়াত করার জন্য আগে ফেরি পারাপার খুব কঠিন একটা জিনিস ছিল সেটা থেকে পদ্মা সেতু হওয়াতে তাদের অনেক অনেক সুবিধা হচ্ছে আমি যতটুকু জানি হয়তো তাদের যাতায়াতের পথটা আরও সহজ হবে অনেকে এই ঈদ করতে আগে ঢাকায় আসতে পারবেন তাদের সময় বাঁচবে তাদের লাইফে আসলে আরও মানে ফ্যামিলির সাথে টাইম দেওয়ার মতো সুযোগ হবে অন্যান্য যেসব প্ল্যান তাদের ছিল লাইফে সেগুলো তারা এক্সিকিউট করতে পারবে জাস্ট বিকজ অফ দিস সেতু মানে রাস্তাটা যাতায়াতের রাস্তাটা ইজি হওয়ার জন্য আমিও দেখি আমার আব্বাকে নিয়ে খুব শীঘ্রই দেশের বাইরে দিকে যাওয়ার চিন্তাভাবনা আছে সো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে আমাদের যে group KGB family world wide খুব শীঘ্রই ফিফটি কে মেম্বার হিট করবে আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড সেখানে স্পেশাল একটা কম্পিটিশান আপনাদের জন্য রাখতে চাই তো কম্পিটিশন কী নিয়ে হবে কীভাবে প্রাইজ জিতে নেবেন আপনি সেই উইনার হবেন কি হবেন না ম্যাসিভ একটা কম্পিটিশন হবে আমাদের গ্রুপে সো সেটা জানার জন্য গ্রুপে জয়েন করতে হলে আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে চেক করে ফেলেন সেখানে সব কিছু ডিটেল তথ্য দেওয়া আছে এবং পদ্মা সেতু নিয়ে আরও যে কোনো রেকর্ড যেটা আপনারা জানতে পারছেন বা হচ্ছে সেটাও একটু আমাদেরকে কমেন্ট সেকশন বা গ্রুপে পোস্ট দিয়ে জানা যেতে পারেন আজকের জন্য এতটুকুই guys thank you everyone for watching ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম